হাই গাইস আজকে তোমাদের দেখাবো কীভাবে অ্যামাজন ফ্রি ফ্লিপকার্ট পেতে হয় ফ্রি ফ্লিপকার্টের জন্য আমরা প্রথমে কার্ডটি নিব এবং কার্ডটি নিয়ে এর পাশে যে নাম্বারটি আছে সেই নাম্বার আমরা এখানে পেস্ট করব পেস্ট করার পরে এখানে আমাদের অ্যাকাউন্টে ব্যালেন্সটা অ্যাড হয়ে যাবে তো গিফটটা পাওয়ার জন্য আমাদের একটা বিশেষ ওয়েবসাইট লাগবে ওয়েবসাইটের নাম হচ্ছে pro my offer dot com pro my offer dot কমে অনেকগুলি প্রোডাক্ট আছে সাপ্লাই ডট কমে আসার পরে এখানে আমরা যে পছন্দের যে প্রোডাক্ট সে প্রোডাক্টটা সিলেক্ট করবো এবং সেখান থেকে আমাদের প্রোডাক্টটা আমরা নিয়ে নেব তারপর আমরা একটি কথা বলবো অ্যামাজন ফ্লিপকার্ট সেহেতু আমরা অ্যামাজন ফ্লিপকার্টে অ্যামাজন ফ্লিপকার্টে ক্লিক করার পরে আপনারা হিসাবে রাখবে এবং ইন্টারপ্রেটের স্থানের জন্য প্রোডাক্টের আপডেট ক্লায়েন্টের রিভিউ ক্লায়েন্টের এছাড়া আমাদের আরও অ্যাডিশনাল যে এখানে পরে এখানে আমরা আমাদের গাড়িটা দেওয়ার পরে আমরা যদি নেক্সট বাটনে প্রেস আমাদের আর এখানে আমরা ইমেলটা দেওয়ার পরে এখানে যে কার্ডগুলি আসবে সেখানে যে আমাদের পছন্দের কার্ডটা আমরা ক্লিক করবো আর ক্লিক করার পরে আমরা একটু ওয়েট করি ভেরিফিকেশন হওয়ার পর আমরা এখানে ভেরিফিকেশন ক্লিক করার পরে আমাদের সামনে ঘোষণা থাকবে ইন্টারফেস এবং এই ইন্টারফেসে আমরা আমাদের প্রয়োজনীয় সকল তথ্যগুলো দিয়ে বেরোনকে সাবমিট করলেই আমাদের thank you for watching the video